কাশ্মীর ইস্যুতে এবার সরাসরি পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান জি সাত শীর্ষক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সাক্ষাতের পরেও কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার সম্ভাবনা ভেস্তে গেছে তারপরেই শক্তিধর রাষ্ট্রগুলোকে হুমকি দিলেন তিনি ইমরান খান বলেন পারমাণবিক যুদ্ধের ফলাফল হবে ভয়ানক তা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে শক্তিধর রাষ্ট্রগুলো রেহাই পাবে না ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন যদি এই দ্বন্দ্ব যুদ্ধের আকার নেয় তবে মনে রাখতে হবে উভয় দেশই পারমাণবিক শক্তিধর পারমাণবিক যুদ্ধে কারো জয় হবে না বরং এটা পুরো বিশ্বে বিস্তার লাভ করবে শক্তিধর রাষ্ট্রগুলোর যথেষ্ট দায়িত্ব রয়েছে তারা আমাদের সমর্থন করুক বা নাই করুক পাকিস্তান শেষ পর্যন্ত যাবে ইমরান খান আরও বলেন কাশ্মীর থেকে অনুচ্ছেদ তিনশো সত্তর এবং পঁয়ত্রিশে প্রত্যাহার করে ঐতিহাসিক ভুল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অদ্ভুত দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রচুর সেনা মোতায়েন করে কাশ্মীরকে আত্মসাত করছে ভারত গান্ধী ও নেহরু কাশ্মীরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা ভেঙেছে ওরা সমগ্র বিশ্ব আশি লাখ কাশ্মীরদের পাশে থাকুক বা নাই থাকুক পাকিস্তান কাশ্মীরের পাশে আছে ইমরান খান বলেন ক্ষমতায় আসার পর একাধিকবার ভারতের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছি বলেছিলাম শান্তি স্থাপনে ভারত এক পা এগোলে চার পা এগোবো আমরা কিন্তু আলোচনায় বসতেই রাজি হননি ভারত সব কিছুর জন্য শুধু পাকিস্তানকে দায়ী করে গেছে সন্ত্রাসে মদত যোগানোর অভিযোগ তুলে কোনো আলোচনাতেই আসেননি তারা এদিকে জম্মু কাশ্মীরে তিনশো সত্তর বাতিলের পর প্রথমবারের মতো উপত্যকায় হামলা চালিয়েছে জঙ্গিরা সোমবার সন্ধ্যায় কাশ্মীরের পুলওয়ামা থেকে ঘুরজার সম্প্রদায়ের দুজনকে অপহরণ করে জঙ্গিরা পরে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয় গভীর রাত পর্যন্ত অপহৃত দ্বিতীয় জনের খোঁজ চালানো হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি পুলিশ জানিয়েছে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলওয়ামা জেলার ত্রালের বনাঞ্চল থেকে অপহরণ করা হয় গুর্জার সম্প্রদায়ের ওই দুই সদস্যকে এর মধ্যে আব্দুল কাদির কোহলির বাড়ি রাজৌরিতে অপরজন মঞ্জুর আহমেদ শ্রীনগরের খনমোহন অঞ্চলের বাসিন্দা ত্রাল থেকে ওই দুইজনকে তুলে নিয়ে যায় অস্ত্রধারীরা অপহরণের খবর পেয়ে পুলিশ তল্লাশিদের নামলে আব্দুল কাদির কোহিলির গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায় গত পাঁচই আগস্ট বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার জম্মু কাশ্মীরের উপর বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর এটাই প্রথম উপত্যকায় জঙ্গি হামলার ঘটনা যদিও কঠোর নিরাপত্তা বেষ্টনীতে মরা রয়েছে কাশ্মীর উপত্যকার অধিকাংশ অঞ্চল কিন্তু এত নিরাপত্তার পরেও এমন হামলার ঘটনা নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে কাশ্মীরের নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থানে স্বাভাবিক জনজীবন পঙ্গু হয়ে পড়েছে দোকানপাট খুলছে না লোকজনও রাস্তায় নামছে কম অধিকাংশ রাস্তায় যানবাহন চলছে না ফলে এখনও অঘোষিত কারফিউর মাধ্যমে রয়েছে কাশ্মীর উপত্যকা এর আগে গত বিশে আগস্ট কাশ্মীরে বরামুলায় অনুপ্রবেশের চেষ্টা করে সেনাবাহিনীর গুলিতে নিহত হয় লস্কর ই তৈয়বার এক জঙ্গি সেই সময় সংঘর্ষে স্পেশাল পুলিশ ফোর্সের এক কর্মকর্তা নিহত হন আহত হন আরও এক পুলিশ সদস্য এ ধরনের নিত্য নতুন নিউজ পেতে আমাদের এই স্টার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন